আমার লাভ মজিয়ে কা লারো প্রেমে কুল মানো গেল ভালো আমার কালা নাহি হলো মানো গেল ভালো আমার কালা নাহি প্রায় সাহে সখী বিছা দয়ালো আমারে লাগো খোজা না বোকারে সখী বালো তারে বালো পাবো তারে সখী বলো তারে বলো আমার সখী আমার মারো লোকে ভালো ও কালা রবি সাহাদনলে আমার কুলো মানো গা ওই আমি মরি ক্ষতি নাই রে সখী বইল তারে বইল আমি মো ক্ষতি নাই রে সখী বইল তারে দয়াদি নাথ সখী থাকে আমারে লাভ মনি আখি ধরে আমার রঙ্গ জর জর মনিরে আখি ঝরে আমার অঙ্গ জর জর হায় হায় তো মুখী I. খেলা খেলবো বলে আমার মনে আশা ভোগে বোখেলা খেলবো বলে আমার মনে আশা ছিল রশিদ বলে মিলন হতে আমার জালো লোদে ভাল রশিদ বলে মিলন হতে আমার জল লোজে ভাই অরজি অন্তে নীলে সখী তুরা পাবে চিকুন গোলাম মজিয়ে লাহারো প্রেমে মালে লাবো খোলা যে পাশি না সখী আমার আমার লাভ বুঝিয়ে লাগে রে সখী আমারে লাগো